السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে কোটি মহান আল্লাহ পাক আমাদেরকে এশারা নামাজ জামাতের সহিত আদায় করার পর দিন এক বসার তৌফিক দান করেছেন এজন্য সবাই আল্লাহ কাছে দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এখানে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য সবাই আবার দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল্লু নাসিম যায়িকাতুল মাউত একদিন যে জীব আছে তাদেরকে একদিন মরতেই হইব মনে লাগতো না সবাইকে মরতে হবে যে কবর একটা কবর নামক দেশ আছে সেই দেশে যদি তুমি প্রথম থেকে আমল করে যাও তাহলে ওই কবর বলবে আসো তুমি তোমার সুখ খবর দুনিয়াতে যত মানুষ চলাচল করেছে তার মধ্যে তুমি ছিলে অনেক সুন্দর এবং নেককার বান্দা তখন ওই কবর যখন সুসংবাদ দেবে তখন ওই মৃত ব্যক্তি এর সুসংবাদটা কবর দিবে সেই সুসংবাদটা সেই নিয়ে আল্লাহ কাছে পৌঁছে যাইবে যে তোমার তো নেককার তখন আল্লাহ বলবেন ও ফেরেস্তারা তোমরা তাকে সসম্মানে জান্নাতে প্রবেশ করিয়ে দাও তখন সে যখন জান্নাতে ঘুমাইবে তখন যদি একদিন হবে জান্নাতের ঘুম তখন ফেরেস্তারা এসে বলবে হে বান্দা তুমি ওঠো ঘুমাইছ কয়দিন বান্দা বলবে একদিন ঘুমাইছ কয়দিন বান্দা বলবে হাজার হাজার বছর ঘুমাইছি ফেরেস্তারা বলবে আরে বান্দা না তুমি একদিন ঘুমাইছো মাত্র তুমি হাজার বছর ঘুমাইছো না কারণ জান্নাতের এমন একটা সুন্দর দেশ যেই দেশে একটা পালন রাখবে এমন পালক যে পালন দুনিয়াতেও মানুষ বানাই না দুনিয়ার কোন পালন না এখনো অনেক ঘরে ঘরে দেখা যায় অনেক বড় বড় তোষক যে তোষকের মধ্যে পা রাখলে তোষক টাইপা বলে এটাকেই বলে পালন কিন্তু আসলে আসলে জান্নাতের পালন আর দুনিয়ার পালন কি এক এক না এজন্যই সবাইকে বলি জান্নাতের যে পালন আছে এই পালনের মধ্যে যে ব্যক্তি শুইবে তার মনে হইবে সে হাজার হাজার বছর ঘুমাইছে কিন্তু না না সে একদিন ঘুমাইছে তার একদিন ঘুমের মধ্যেই কত আরাম দুনিয়া তো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী আর জান্নাত হলো কি চিরস্থায়ী কবর হলো চিরস্থায়ী যে কবর যে জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم নেক তাহলে জান্নাতে যাইবা গুণা যারা করবে তারা জাহান্নামী জাহান এমন একটা জাহান্নাম যে জাহান্নামের মধ্যে এমন একটা আগুন যে আগুনের ধোয়াটা তুমি সহ্য করতে পারবা না দুনিয়ার আগুনের মধ্যে যদি কেউ কে ফেলানো হয় পড়ে যাবে তারপরে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে কিন্তু জাহান্নামের আগুন তুমি একবার মরবা আবার জীবিত করে দেওয়া হবে এইভাবে যখন পুরিতে পুরিতে চাই হইয়া আটটি হইয়া যাইবা পানির পিপাসাই কাতরাইবা হে আল্লাহ পানি দাও পানি দাও তখন তোমাকে দেওয়া হবে গরম ফুটন্ত পুচ তখন যখন ওই জাহান নামি ওইটা বলবে ভাই আমাকে একটু পানি দাও তখন ওই ফেরেস্তা বলবে তোমার জান এক কামল আছে আমাকে দিয়ে দাও তাহলে আমি পানি দেব তাও পানি দিবে কতটুকু এটাও জানে এটা জানেন পানি দিবে কতটুকু জানেন না এক দুধ পানি দিবে সমস্ত আমলের বিনিময়ে তবু আশা পিটবে না তখন আল্লাহ বলবেন এদের মতো পান্তা আমার লাগবে না তোরা জাহান নামের জন্য চিরস্থায়ী হয়ে গেছস কারণ যে ব্যক্তি পানির জন্য নিজের আমলটুকু বাদ দিয়ে দেওয়া বাদ দিতে চাই তাকে আল্লাহ তালা বান্দা হিসেবে গণ্য করে না বলেন ঠিক কিনা আল্লাহ তালা আরো বলেন ইন্নাল আবরার লাফি নাঈম নেক তাহলে জান্নাতে যাইবা আল্লাহ তাআলা বলেন জান্নাত এমন একটা জিনিস যে জান্নাতের মধ্যে কিয়ামতের দিন সমস্ত নেককার বান্দাদেরকে ওই জান্নাতের মধ্যে বসানো হইবে যে জান্নাতের মধ্যে যেই ঘরটার মধ্যে জান্নাতুল ফেরদাউস নাম বলা হয়েছে যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ তাআলা সসম্মানে নূরের আসনে করবেন কারণ কি পর্দা ফেলানো থাকবে কারণ আল্লাহ তাআলার নূর যেমন দুনিয়ার মানুষ তাকাইতে পারবে না আল্লাহ তাআলা ওই নূরের চেয়ারের মধ্যে বসবে বৈশা বলবে হে ফেরেশতারা ডাকো ওই বান্দাদেরকে যারা পূর্ব পরিচিত যারা এক আমল করছে দুনিয়াতে তাদের পেটা তো ওই জান্নাতে তখন ফেরেশতারা ওই জান্নাতের মধ্যে ওই সমস্ত লোকদেরকে ডেকে আনবে তখন তারা সমাগম হয়ে বলবে যেমন মজলিস যেমন আপনারা বসেছেন সেইভাবে সেও বসবে তারাও বসবে তখন আল্লাহ তারা বলবেন আমার কাছে যা আওয়াজ কি চাবা আমি তাই দেবো তোমাদেরকে তখন সবাই বলবে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করছেন এটাই আমাদের কাছে বেরোবার আমরা আর কিছুই চাই না তখন আল্লাহ তাআলা বারবার বলবে আরে বান্দা চাও আমি দেব আজকে চাওয়ার দিন তখন এইভাবে করতে করতে করতে করতে এক সময় বান্দারা বলবে ইয়া আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই এক নজর তখন আল্লাহ বলবে আমার নূরের তাজাল্লি তারা দেখতে পারবে না কারণ যে নূর তোদের চোখ অন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা যখন বান্দারা বলবে বলবে বলতে বলতে অতিক্ত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবে যা তাদেরকে দেখায় লই তখন আল্লাহ যে পর্দা ছিল এই পর্দা থেকে শোনায় দেওয়া হইবে ওই জান্নাতে লোকগুলো আল্লাহ তাআলাকে দেখে সবার চোখ অন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তালা আবার চক্ষুলিকে ফিরিয়ে দেবে আল্লাহ তালা পারে কি পারে না আল্লাহ তালা পারে ওই চক্ষুলিকে আবারও বন্দোবস্ত করে দেওয়া হবে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আরে যেই বান্দা ন্যাক আমল করবে জান্নাতের মধ্যে যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া আছে লেখা আছে বলে দেখবেন সেই জান্নাতের মধ্যে একটা শিকল থাকবে দুনিয়ার মধ্যে যখন কলেক্ট দেওয়া হয় বড় বড় এলাকায় বিল্ডিং এর মধ্যে বড় বড় লোকদেরকে কলেক্ট বেলাকে সুইচে টিপ দিলে ভিতরে আওয়াজ হয় তখন মানুষ দূর পায় আইসে দরজা খোলে খুলে কি খোলে না খোলে এই জন্য সবাইকে বলে জান্নাতের মধ্যেও এমন একটা শিকল আছে এই শিকলের মধ্যে যে একটা টুকা দিবে সমস্ত জাগ্রাতের হুর এবং দাসী দাসগুলো ওর বাইরে আসবে জাগ্রাতের যেই গোলাম আছে সেই গোলামের চেহারা এত উজ্জ্বল হবে দুনিয়ার যেমন সূর্যের আলো এর চেয়ে তো আলো হবে ওই গাছগুলোর বলেন না এত সুন্দর এত তারা তাদাল্লে যেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মহিলা যদি জান্নাতে প্রবেশ করতে চাই ওই জান্নাতের গোলামগুলোকে দিয়ে তার সুসম্মান করা হবে যেই হুরগুলো ধর্মে আসবে যাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করে নাই আল্লাহ তোমাকে যে যেটা চাইবা তোমাকে সেটাই দেওয়া হবে তুমি আজকে গোস্ত পাইবা তোমাকে গোস্ত দেওয়া হবে শরাব চাইবা শরাব দেওয়া হবে পানি চাইবা পানি দেওয়া হবে যেই পানি চাইবা সেই পানি দেওয়া হইবে তোমার জন্য আরামের জন্য বিছানা দেওয়া হইবে একদিন জাহান্নামের মধ্যে এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পাড়া যাইতেছে হে আল্লাহ আমাকে জান্নাতে দাও আল্লাহ তাআলা দয়ালু তিনি দয়া করতে পারেন পারেন কি পারেন না পারেন তিনি বলেন হে বান্দা ওই বান্দাটা বলতেছে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে উঠিয়ে একটু কিনারায় আমাকে বসে দাও যেন আমি জাহান্নামের কোনো স্পর্শ না পাই তখন আল্লাহ তাআলা তাকে নিয়ে ওই কোনার মধ্যে বসায় দিল সেই গাছের কত সুন্দর আমরা ছায়া ওই আল্লাহ বলবে ওই বান্দা নিয়ে যাও যেই গাছ যাও আল্লাহ বলবে তুই না কইলি যা ওই আমি কিনারায় বসে থাকবো আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না যখন বান্দা বলবে কেঁদে কেঁদে বলবে ইয়াল্লাহ আপনি আমাকে নিয়ে যাও তখন বলবে তোর ঠিকানা এটাই তখন ওই গাছতলায় যখন যাইবে তোর ভাইরা তখন দেখবে আরো ধরবে আরো একটা বড় গাছ সেই গাছের মধ্যে যখন যাইতে চাইবে তখন আল্লাহ তালা বলবে তোর আর কিছুই পাওয়া নাই তুই এই গাছের মধ্যে যাইতে পারবি না তখন কান্না শুরু করে দিয়েছে তখন আল্লাহ তাআলা দয়ালু যেহেতু আল্লাহ তাআলা বলেন যা তুমি কাছে করায় যা আল্লাহর কি সুন্দর ঘটনা ওই গাছের তলে যখন ওই বান্দা যাইল তখন দেখে জান্নাত দেখা যায় আল্লাহ তাআলা বলে আল্লাহ তালাকে বলে আল্লাহ তুমি জান্নাতের গেটটাকে খুলিয়া দাও আমি একটু জান্নাতে দূর করে যাব আর আসবো এটাই আমার যাওয়া যখন বান্দা জান্নাতের মধ্যে যাইতে থাকলো তখন আল্লাহ তাআলা বলে তুই যাবি আর আসবি এটাই তোর পরীক্ষা দেখবো তুই কি হবে যাস আর আসিস তখন ওই বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকে গেল তখন এক কিন্তু এদিকে সে ফেরে না আল্লাহ তারা ডাকে হে বান্দা তুই বের যাস তুই না বললি এক দৌড় দৌড়ের যাবার আসবো আল্লাহ কি আল্লাহ তাআলা বলে চাইতে চাস তখন যা বলেন আল্লাহ আকবার তাকে জান্নাতে প্রবেশ করে দিল আল্লাহ তাআলা তাকে বের করে নাই বলেন আল্লাহ আকবার বলেন তাকে আল্লাহ তাআলা বললেন তুই জান্নাতেই বের আমি বুঝে গেছি তুই জান্নাতেই থাকতে চাস তাহলে জান্নাতেই থাক তখন পরীক্ষা দিল তখন জান্নাতের মধ্যে বাড়ি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, নাই ঘর নাই তখন আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলাকে বান্দা বলে ইয়া আল্লাহ আমাকে ঘর রাস্তার ব্যবস্থা করিয়ে দাও তখন বান্দা কে একটা পালন দেওয়া হইল যেই পালনটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম বলছিলাম কিনা বলছিলাম এমন এক পালন তার সাথে একটা ভুল দেওয়া হবে জান্নাতি হুর যেই হুর মেয়ে কি করবে কেউ স্পর্শ করে নাই তার সেখানে একটা সংসার তৈরি করে দেবে যেভাবে দুনিয়াটা সংসার করে আছে সেইভাবে দুনিয়ার সংসার না সেটা হলো শান্তিপূর্ণ সংসার আল্লাহ তালাকে আল্লাহ তালার কাছে চাইবো আর পাইবো আল্লাহ তালার কাছে চাইবো আর পাইবো যেটা চাইবা সেটাই পাইবা দুনিয়ার মদ খাওয়া নইবে না দুনিয়ার মদ খাওয়া নইবে না কারণ আল্লাহ তাআলা যে শরবত আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন সেটা জান্নাতের শরবত আল্লাহ তাআলা বলেন জান্নাতের তলতে তল দিয়ে একটা নহর গেছে নহর প্রবাহিত হয়েছে যে নহর যেমন ঠান্ডা যেমন ঠান্ডা যেটা একেবারে বরফ নয় একেবারে গরম না মাধ্যম পন্থার মধ্যে আছে শান্তি বলল জান্নাত যখন সমস্ত আলে গোলামা জাহান নামে যাইবে তখন যখন সাধারণ ব্যক্তিরা বলবে ওই ভাবসা আপনার রাজা কেমন কত হাদিস মানলেন আমি দিন পালন করুন না আপনি জান্নাতে গেছেন কে জাহান নামে কে তখন বলবে আমি তো তোমাদেরকে বলছি কিন্তু আমি তা আমল করি নাই या तू मेरा माबूद या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा सत्तार है या इलाही तू আল্লাহ আজে বাজে তওবা নয় বরং সত্যভাবে তওবা করো তওবা করলে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি গুনাহ করে করে তাকে মাফ করিয়া আল্লাহ তাআলা এত দয়ালু আল্লাহ তাআলা যেমন দয়ালু তেমন কঠোর বলে ঠিক কিনা আল্লাহ তালা যেই দিকে দয়া করবেন আল্লাহ তালা যে তোমাকে দয়া করে ভরপুর দয়া করবে আল্লাহ তালা তো তোমাকে নিজেকে অভাব দূর করিয়া দেয় তখন তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে আল্লাহ তালা যদি তোমার অভাব নিয়ে আসে আল্লাহ তালা তোমার অভাবকে দূর করার পন্থাও জানেন বলেন ঠিক কিনা আল্লাহ তালা জানেন যে তোমার কিভাবে অভাব দূর হবে কিভাবে অভাব আল্লাহ তালা করে আনতে পারে তুমি অভাবে পড়বা এটা আল্লাহ তালার নিয়ামত অভাবে কি আল্লাহ তালা নিয়ামত একটা রিজিকের অভাব ছাড়া রিজিকের অভাব এই অভাবটা আল্লাহ তালার একটা নিয়ামত এই রিজিক যে ব্যক্তি রিজিকের পানা চায় আল্লাহ তালার কাছে চাও আল্লাহ ছাড়া কেউ কাছে কি করে না চাই না কারণ আল্লাহ তালা বলেন আল্লাহ তারা বলেন যে আমি রিজিকের অভাব দেই সে অভাবে পরে যে ব্যক্তিকে রিজিক দেই রিজিকের অভাবটাকে দূর করে দেবে এটা আল্লাহ তালার নিয়ামত একটা অসুস্থ ব্যক্তির জন্য এটাও একটা নিয়ামত অসুস্থ থেকে আল্লাহ তালার নিয়ামত না নিয়ামত অসুস্থতা একটা আল্লাহ তালার নিয়ামত সুস্থতা একটা আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা যেইভাবে চালান সেইভাবেই চালান আল্লাহ তালার উপর দিয়ে কেউ মাত বলে কোরআন মিথ্যা আরে কোরআন মিথ্যা যখন আমার সামনে একটা প্রমাণ দাও আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এখন নামাজ এখন জামা কাপড় পরিয়ে ফেলবো আর নামাজ পড়বো না আর বাবা বাবা করবো না আর এরপরে নাচ এরপরে প্যান্ট শার্ট লাগায় নাচ লিপ্ত হয়ে যাবো কিন্তু না না অনেক মানে আলো বিয়া এলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ দিয়ে গেছেন বাবা কোরআনটাকে মিথ্যা মনে করিস না কারণ কোরআন হলো এমন একটা জিনিস যে একটা হরফ করবে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ একটা হরফ করলে 10টা নেকি এর মধ্যে লাভ আছে কিনা লাভ আছে হাজার হাজার হরফ হাজার হাজার হরফ অভাব নাই হরফের কোরআন মাজিদের মধ্যে অভাব আছে তুমি যদি কোরআন মাজিদ প্রতিদিন এক পৃষ্ঠাকে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি বাবা তাও তোমার দেখি অনেক অভাব নাই বিসমিল্লাহির রহমানির রহিম এটা বললে এটার মধ্যে কতটি হরফ আছে তুমি জানো জানো না এই তো কি হরফ আছে তোমার নেকির বরকত করিয়া দিবেন আলিফ লাম যদি কেউ বলে আলিফ লাম মিম একটি হরফ কিন্তু না আলিফ লাম মিম কয়টা হরফ তিনটা তিনটা হরফ আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ যে ব্যক্তি আলিফ পড়বে এই যে আলিফ শব্দটি উচ্চারণ করার দ্বারা দশটা নাকি লাম উচ্চারণ করার দশটা নাকি মিম উচ্চারণ করার দ্বারা দশটা নাকি আলিফ বা তা তা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাল তা ওয়াইন ওয়াইন ফা কদ কাব লাম মিম নুন ওয়া ওয়া হামজা ইয়া যে ব্যক্তি এই 29টা হরফ উচ্চারণ করবে আল্লাহ তাআলা তাকে 29 দশক কত হয় হিসাব করে আল্লাহ তালা এতটুকু কি আল্লাহ তালা জানতাম আমল নামায় লিখে দিব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত নেকি হওয়ার পরেও যদি যে ব্যক্তি কোরআন মিথ্যা বলে সে হলো কাফের হিসেবে গণ্য বলে ঠিক কিনা সে নাস্তিক আল্লাহ তালাকে বিশ্বাস করে না কোরআন নাজিদকে বিশ্বাস করে না কোরআন নাজিদের সে মুসলমান হয়েছে কিনা কোরআন নাজিদের কোন দরবার দেয় বিজ্ঞানী বিজ্ঞানী জামির ইবনে সে বলছিল যে আমি কোরআন নাজিদের কি করবো ভুল সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব কোরআন মাজিদে আছে কি না আছে সেই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন হে আবু লাহাব তুই ধ্বংস হ যেন আবু লাহাবের ধ্বংস হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয় আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিছে কিভাবে কুদরতি ভাবে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আওয়াজ দিয়ে বলেন হে আবুল হাব তোর ধ্বংস আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার তাহলে দেখেন কোরআন মাজিদের মধ্যে এত সত্যতার প্রমাণ দেওয়া হয়েছে তারপরে যে বিজ্ঞানী জাবির ইবনে হায়ান বলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমি দেখতেছি এজন্য সে কালে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله الله সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তারপর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় হজ করে আরে যারা চাঁদের দেশে গেছে চাঁদকে তারা কি করে না বিশ্বাস করে না চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে এর পর্যন্ত বিরাট পাওয়া আছে বলেন ঠিক কিনা যে নীল আর্মস্ট্রং নামক একজন ব্যক্তি কি তিনজন ব্যক্তি গেছিল কয়জন ব্যক্তি তিনজন গিয়েছিল তিনজনের মধ্যে একজন ড্রাইভার সে তো ওই বিমানের নাম হইল এগারো একটি এগারো একটি সেই যখন সেই সেই নবজাতকে দিয়ে যখন চাঁদের দেশে যাইল যায় দেখে ওই যে রসুল সাল্লাহ সাল্লাম চাঁদটাকে ইশারা দ্বারা দ্বিখণ্ডিত করেছিল যখন যায় দেখে ওই চারটা দ্বিখণ্ডিত অবস্থায় রয়েছে বলেন আল্লাহ এত সুন্দর একটা ঘটনা সে যখন ওই তাদের দেশে যাইল দেখে সেখানে দুনিয়ার কোন পাখি পশু পশু পাখি মানুষ এত ধরে মাইক দিতেছে মাইকের টুকু সেই চাঁদের মধ্যে পৌঁছায় না শুধু কে পৌঁছায় জানেন কালেমার আওয়াজ কিসের আওয়াজ কালেমার কালেমার আওয়াজ আর কিসের আওয়াজ ওই আল্লাহ তাআলার আযানের আওয়াজ কিসের আওয়াজ আযানের আওয়াজ আযানের আওয়াজ ওই চাঁদ পর্যন্ত পৌঁছায় কারণ কি জানেন ও আযানের আওয়াজ চাঁদ পর্যন্ত না বরং আরশ পর্যন্ত পৌঁছে যায় বলেন ঠিক কি না ঠিক যে আযানের আওয়াজ চাঁদ পর্যন্ত পৌঁছে তখন নীলমা আর্মস্ট্রং যখন তিন দিন পরে যখন ফিরে আইলো মিডিয়ারা এটা প্রচার করে নাই কি করে নাই প্রচার করে নাই যে নীল আর্মস্ট্রং কি হয়েছে মুসলমান হয়েছে যখন আমি দেশের থেকে নেমে আসলাম হাই মানুষ মানুষের অভাব নাই তখন মানুষের মধ্যে সে তখন সেই কালেমা পরে মুসলমান হয়েছে তখন মিডিয়ারা কিন্তু তুলছে তুলছে কিনা তুলছে কিন্তু মিডিয়ারা এটা প্রচার করে কারণ কি যদি যদি কোনো কাফের শুনে যে একটা হিন্দু হইয়া হ্যাঁ যাদের দেশে তাই মুসলমান হয়ে গেছে তাহলে হ্যাঁ কি করবো কি করবো এজন্য মিডিয়া প্রচার করে না প্রচার করে না দিকে মানুষ জানে না সকল মানুষের জানা আছে যে আলজিরা রাষ্ট্রে কি হয়েছে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরও আল্লাহ তাআলা তাকে জান্নাতে বাস করাবে না যে ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয় আল্লাহ তারা তার কোন গুণা মুসলমান হইবা হিন্দু থেকে মুসলমান হওয়ার পর দুই দিন পরে মারা গেছো তুমি তোমাকে আল্লাহ তারা কই দিবে জাহান নামে কারণ তুমি কি করছো কালেমা পড়ছো নামাজ পড়ছো দুই দিন পরে তুমি মারা গেছো আল্লাহ তারা তোমাকে জান্নাতে সে সম্মান জান্নাতে প্রবেশ করে দেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতে প্রবেশ করাইবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন ঢাক ঢোল বাজনা বাজাইতেছে কিন্তু বাজাইলে কি লাভ হইতেছে না लाभ ना आए खुशी की दुनिया में हजारों गमले होते हैं खुशी की दुनिया में हजारों गमले होती है जहाँ बाजते हैं शनाई वहाँ बात भी होती है जहाँ बाजते हैं शनाई वहाँ बात भी होती है खुशी की दुनिया में हजारों गमले होती है রং তাস- রং তামাশার দুনিয়ায় তুমি আসো নাই হাজার হাজার বন্ড জন্মাইতেছে কিনা জন্ম নিতেছে না দেখো, দেখো, দেখো। खुशी की दुनिया में हजारों गम्बी होती है রং তামাশার দুনিয়ায় এই রঙের দুনিয়ায় সব- সমস্ত বন্ডরা জন্ম নিতেছে যে लगाने की दुनिया नहीं ये इबारत कदा है तमाशा नहीं আরে তামাক লাগানোর জন্য এই দুনিয়া না রং তামাশার জন্য এই দুনিয়া না তামাশা নেই কি দেখি তামাশা নেই রং তামাশার দুনিয়া না দুনিয়াটা হলো এমন একটা জিনিস তোমাকে আল্লাহ তাআলা পাঠাইছে রং তামাশা করার জন্য নয় কি করার জন্য নয় আল্লাহ তাআলা মূল উদ্দেশ্য কি দুনিয়াতে পাঠানোর জন্য মূল উদ্দেশ্য কি বলে যে ব্যক্তি আমি করে যে ব্যক্তিরা রাতের অন্ধকারে আমার ইবাদত করার জন্য সুইটা যায় তখন তাদেরকে সুসংবাদ দাও আল্লাহ তারা কি আমাদের দিন পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দিল কি দিল যে ব্যক্তিরা অন্ধকারে অন্ধকারের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করে যায় বরং কোন সময় কোন সময় ফজরের নামাজ এশার নামাজ মাগরিবের নামাজ হালকা অন্ধকার হয় এই টাইমে যে ব্যক্তি অন্ধকারের মধ্যে নামাজ আদায় করার জন্য যাইব আল্লাহ তালা তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূর দ্বারা আকৃতি করিয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আরো বলেন যে ব্যক্তি এরূপ করবে না আল্লাহ তালা তাকে কিয়ামতের দিন অন্ধকার রাখবে অন্ধকার অন্ধকার এই অন্ধকারের মধ্যে রাখবে অন্ধকারের মধ্যে রাখবে আপনারা কি অন্ধকারে থাকতে চান অন্ধকার কিছুই দেখা যাইবে না তখন এমন একটা সময় হবে আল্লাহ তালার কাছে পানা চাইতে চাইতে চাইতে চাইতে মানুষ অন্ধ হয়ে যাবে আল্লাহ তালা বলেন আর মরার পর একটা টাইটেল একটা ঠিক না হবে তিনটা পরীক্ষা তো হয় কি হয় তিনটা পরীক্ষা হওয়ার পর একটা টাইটেল পরীক্ষা আছে কি পরীক্ষা আছে টাইটেল পরীক্ষা দুনিয়ার মধ্যে টাইটেল পরীক্ষা হয় না এইভাবে কবরের মধ্যেও আল্লাহ তালা একটা টাইটেল পরীক্ষা দেয় কিভাবে জানেন জানি না আল্লাহ তালা যখন আপনি মরবেন তখন কি করবে মৃত্যুবরণ করবে তখন আল্লাহ তালা যখন যেই জ্বর জোহরের নামাজ পড়িয়া তোমাকে মাটি দেওয়া হয়েছে বা আসরের নামাজ পড়িয়া তোমাকে মাটি দেওয়া হয়েছে ওই মাগরিবের যে সূর্য আছে সেই সূর্য তোমাকে দেখানো হইবে যে তুমি নেকাবল করিয়া থাকো কি করিয়া থাকো নেকাবল করিয়া থাকো নেকামল করিয়া থাকলে তাহলে ওই হ্যাঁ। সূর্যটা তখন মাগরিবের নামাজের দিকে হইতে থাকবে যে মাগরিবের নামাজ পরে শেষ হয়ে যাইতেছে কি হয়ে যাইতেছে শেষ হয়ে যাইতেছে তখন যখন আসবে যে পরীক্ষা নেওয়া হইবে তখন কি বলবে জানেন বলবে আরে তোমরা সরা তোমাদের প্রশ্ন করে আগে আমার নামাজ আদায় করে আলোই বলে না সুবহানাল্লাহ যে ব্যক্তি নেক আমল করবে আল্লাহ তাআলা বলবেন গুণাগারদেরকে ওই এর দেখানো হবে সে বলবে আরে একটা প্রশ্ন করো প্রশ্ন করো নামাজ একটু পরে করে পরে করে কি হয়েছে দুনিয়াতে যেরকম করছে আখেরাতে হেরম করবো কি করবো আরে পড়তাছি একটু পরে হইল না ওই যে আখেরাতে যা বলবো জায়গা ঘোষণা করে দিল পরে পড়ি নমস্কার পরে পড়বো না পরে পড়ি যখন এই সুসংবাদটা আল্লাহর কাছে দেওয়া হইবে যে আল্লাহ তোমার বান্দা তো আমার প্রশ্ন মনে নাই প্রশ্ন মানে না কারণ সে নামাজ আদায় করতেছে তখন আল্লাহ তাআলা বলবেন আরে তারা জান্নাতে প্রবেশ করা হবে বলেন না সুবহানাল্লাহ তাকে কি করব জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জান্নাতের মনোভূত দৃশ্য দেখতে চায় জাহান্নাম জাহান্নাম জাহান্নাম এত একটা কষ্টের দিন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা বলেন আমি তাকে জান্নাতের দোয়া করব জান্নাতের আগুন তো দূরের কথা দোয়াটাও স্পর্শ করতে পারবো না দোয়াটাও স্পর্শ করতে পারবে না যখন ওই ব্যক্তি নেকামল করতেছে নেকামল করো গুনাহ করতেছ আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে গুনাহ রাস্তায় ছেড়ে দিলাম তুমি গুনাহ করো গুণা করে যদি তুমি জাহান্নামে নামে যাইতে যাও তাহলে যাও একটা গজলের মধ্যে লেখা গাও রে গাও গাও বাংলাদেশ গাও বেঁচে গিয়ে পরকালে জাহান নামে যাও বলে ঠিক না ঠিক আরে গাও বেশি করে গাও এভাবে গাইতে গাইতে গাইতে গাইতে একদিন তুমি জাহান নামে যাইবা তখন তোমার কি ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে না আল্লাহ তাআলা এভাবে বলেন যে এই যে এইভাবে একটা গজল লেখা হয়েছে যে গাও গাও গাও বেশি করে গাও ও কই শেষে নেচে গে আর পরকালে জাহান নামে যাও বলে ঠিক না নাচ গান করতেছো নাচ গান করো নেচে গিয়ে পরকালে কি করো জাহান নামে যাও আরে এখন কতগুলো ভন্ডার আছে যে ভন্ডার কাছে বলে ধরে কি লাগে না নামাজ হল না লাগে না তারা বলে যে বাবার কাছে নামাজ হলে কিচ্ছু লাগে না واخر دعوانا عن الحمد لله رب العالمين